আমি খুবই তৃষ্ণার্ত আমার একটা জল দেখো এই জলটা খাওয়া যায় যিশু প্লিজ আমাকে একটু জল দাও যিশু প্লিজ আমি অনেক ক্লান্ত আমার তোমার সাহায্য দরকার যিশু ওই তো চলো চলো চলো চলো চলো চলো চলো ও কেন তুমি আমাকে বাধা দিচ্ছ আমার তো নো এটা ভুল পথ আমি এখানে যাব না আমি ওখানে যাব চল চল চল ও তুমি যত আমাকে বাধা দাও আমি কোনো কোনোভাবেই থামব না চল চল চল যেভাবে আমাকে বাধা আমি যাবো কেন তুমি আমাকে সাপোর্ট করছো যেভাবে আমি এটা ঠিক করে ছাড়বই এই তো এখন এটা ও তোমাকে কাজে লাগাবো সারা হ্যাঁ গেল কিন্তু আমি তোমার জন্য আরও উত্তম স্থান প্রস্তুত করে রেখেছিলাম তুমি এক ফোঁটা জলের জন্য হাহাকার করছিলে আর আমি তোমার জন্য পুরো ঝর্ণাটাই রেডি করে রেখেছিলাম কিন্তু তুমি আমার ইচ্ছা বোঝনি আমি তোমার কাছ থেকে কি চেয়েছিলাম তুমি আমার পরিকল্পনা বোঝনি কিন্তু আমি সর্বদা সবসময় তোমাকেই ভালোবাসি হ্যালো ইনমানুয়েল আমি বাপ্পি সরকার আর সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সকলকে অভিনন্দন জানাই ওয়ার্ল্ড হারভেস্ট অফ বাংলাদেশের পক্ষ থেকে এবং আমরা এইমাত্র যে ভিডিওটি দেখলাম সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যে পরিকল্পনা করি যদি আমরা আমাদের নিজেদের মতোই চলি তাহলে আমাদের জীবন আসলে কি ঘটবে আমরা বিশ্বাস করি না অনেক সময় যে ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে তিনি আমাদের জন্যে আমাদের জীবনের জন্য সবচেয়ে ভালো এবং মহৎ পরিকল্পনা করে রেখেছেন এবং যখন আমরা মায়ের গর্বে ছিলাম তার আগে থেকে এই জন্য আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা খুবই জরুরি এবং আজকের এই ভিডিওটি এই জন্যই যেন আমি আপনাদেরকে উৎসাহ দিতে পারি যে ঈশ্বর আমাদের জন্য যে মহৎ পরিকল্পনা রেখেছেন সেই জন্যে যেন আমরা অপেক্ষা করি এবং ঈশ্বরের পরিকল্পনাকে বোঝার জন্যে যেন ঈশ্বরের সঙ্গে আরও ভালো সম্পর্ক এবং প্রার্থনাশীল জীবনযাপন করতে পারি আসুন আমরা এই সময় এই মহামারী করোনার সময় আমাদের বিশ্বকে সুস্থ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমাদের নিজেদের জীবনের ঈশ্বর যে মহৎ পরিকল্পনা রয়েছে তা বোঝার জন্য আরও ঈশ্বরকে বেশি বেশি করে জানতে চেষ্টা করি আসুন প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং জানতে চেষ্টা করি আসলে ঈশ্বর আমাদের জীবনে আমার জীবনে কী চান thank you God bless you